আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি যে যে প্রান্তে আছেন ভালো রয়েছেন আমি আজকে আপনাদের সাথে আরও একটি ফ্রি বিটকয়েনের উপর রিভিউ দিব আশা করি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে খুব সহজে আপনি ফ্রি বিটকয়েনগুলো আর্নিং জেনারেট করতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে আমি আগের মতোই বলতে হয় আমাকে সেটি হচ্ছে যে আপনারা আমার চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিন্তু আমি কখনো শোধ করতে পারবো না অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আজকের ভিডিওটি দেখার জন্য বন্ধুরা এভাবে সাপোর্ট করে আমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামীতেও যাতে এগিয়ে নিয়ে যাবেন সেটি আমি সবসময় আপনাদের কাছে প্রত্যাশা করি এবং আরও একটি কথা না বললে নয় আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সবসময় ভিডিওগুলো দেওয়া হয় এবং আপনারা যাতে উপকৃত হন সেই ভিডিওগুলো আমি রিসার্চ করে দেওয়ার চেষ্টা করি আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলে শ্যুট করার জন্য আমি ভালো ভালো ভিডিওগুলো আপনাদের উপকারের জন্য দিয়ে থাকি সো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকুন আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করছে সেটির নাম হচ্ছে গ্লাসকি মাইনিং ডট নেট অনেকেই বলে থাকেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার জন্য থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়াটা কিন্তু নিষেধ যারা আমরা ইউটিউবার রয়েছে সেটি অবশ্যই জানি সুতরাং আপনাকে কষ্ট করে একটু গুগলের মধ্যে গিয়ে গ্লাসকি মাইনিং ডট নেট লিখে সার্চ দিলে আপনি সরাসরি এই ইন্টারপ্রাইজে চলে আসবেন স্টেপ বাই স্টেপ আপনি কোনোরকম জামালা ছাড়াই এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করতে পারবেন তার মানে বিট কয়েন আর্নিং করতে পারবেন সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনটি ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে এ ধরনের অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং এখানে প্লেলিস্টে ক্লিক করলে আপনি সব ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন যে ভিডিওগুলোর যে কোনো একটি আপনাকে পরিবর্তন করে দিতে সক্ষম হবে আমি অন্তত এতটুকু বিশ্বাস করি কেননা সাত পাঁচশো প্লাস ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে সুতরাং সব কয়টি ভিডিও নয় যে কয়টি ভিডিও আপনার লাইফকে চেঞ্জ করে দেওয়ার জন্য তার মানে আপনাকে আর্নিং করে দেওয়ার জন্য যথেষ্ট সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখুন অনেক বকবক করেছি মূল আলোচনায় ফিরে আসা যাক অলরাইট আমি যে ওয়েবসাইটটিতে আছি সেই ওয়েবসাইটের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে গ্লাসকি মাইনিং ডট নেট এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং দু হাজার সালে চালু হওয়া এই ওয়েবসাইটটি পেমেন্ট দিয়ে আসছে এবং পেমেন্টের ব্যাপারে কোনো ঝামেলা হয় না আপনি যদি চার্জ দেন এটির ব্যাপারে তাহলে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন আমি সবসময় একটি কথা বলে রাখি সেটি হচ্ছে অ্যাপস বা ওয়েবসাইটে কাজ করার পূর্বে সেই ওয়েবস বা ওয়েবসাইটের বিস্তারিত আপনাকে জানতে হবে এবং রিসার্চ করার পরে আপনি কাজ শুরু করবেন এখানে কাজ শুরু করার পূর্বে আপনি তিনটি প্ল্যান পাবেন প্রথমত হচ্ছে ফ্রি প্ল্যান এরপর galaxy B one point one one point two তিনটি প্ল্যান রয়েছে আপনাকে আমি অনুরোধ জানাবো যেহেতু আপনি আর্নিং করতে চাচ্ছেন সুতরাং ফ্রিতে আর্নিং করে সেই আর্নিংগুলো এখানে ডিপোজিট করে আরও বেশি আর্নিং করতে পারবেন কারণ কেননা একটি কথা রয়েছে the more more you invest the more more you will get paid যত ইনভেস্ট করবেন তত আপনি বেনিফিটেড হবেন এ কথায় এটি সবাই আমরা জানি সো আরেকটি কথা না বললেন সেটি হচ্ছে এই প্যান্ডামিক সিচুয়েশন অনেকে কিন্তু জবলেস হচ্ছে সুতরাং আপনি ঘরে বসে যদি মোবাইল ইউজ করে আপনি ইনকাম জেনারেট করতে পারেন সেটি কিন্তু খারাপ কিছু নয় হাত খরচের টাকাটাও কিন্তু আপনাকে এনশিওর করে দিতে পারে যে এই ধরনের বিটকয়েন ওয়েবসাইটগুলো সো এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে প্রথমত আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপর একটি প্ল্যান তৈরি করে নিতে হবে এরপর আপনাকে রেফারেল করে আর্নিং জেনারেট করতে পারবেন এবং রেফারেল করে কিন্তু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত আর্নিং করার এখানে পসিবিলিটি রয়েছে তার আগে আরেকটি বিষয় না বলে নয় আপনি যদি একটু স্কলিং করে চলে আসেন তাহলে এখানে স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছেন যে টোটাল ইউজার কত এবং টোটাল ইনভেস্টমেন্ট কত হয়েছে এবং টোটাল পেইড কত হয়েছে এইটি ওয়েবসাইট কতটুকু ট্রাস্টেড হলে এ ধরনের স্ট্যাটিস্টিক্স তারা শো করে এখানে মিথ্যা কিছু নেই সব কিছু কিন্তু সত্য সুতরাং আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখার পরে কাজ শুরু করতে পারবেন এই ভিডিওটি দেখার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে মাইন্ড সেট করতে হবে যে আপনি আর্নিং করবেন মাইন্ড সেট করলে কিন্তু আলটিমেটলি আপনি পথ খুঁজে পাবেন কেননা পথই পথের সৃষ্টি করে সুতরাং আপনাকে মনে রাখতে হবে আপনার যেহেতু ইনকাম দরকার বাই হুকর বাই ক্রুক সুতরাং আপনাকে পথ তৈরি করে নিতে হবে যে কোনোভাবেই অনলাইন থেকে সো এখানে অ্যাকাউন্ট করার পরে যে কাজ অ্যাকাউন্ট করার পূর্বে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেয়া রয়েছে আর্ন ইয়ার বিটকয়েন অ্যাড্রেস এখানে বিটকয়েন অ্যাড্রেস দিতে বলেছে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বিটকয়েন অ্যাড্রেসটা কোথায় পাবো বিটকয়েন অ্যাড্রেসটা সাধারণত কয়েন বেসের মধ্যে পাওয়া যায় আপনি যদি গুগলে সার্চ দেন কয়েন বেস লিখে তাহলে অবশ্যই আপনি কয়েন বেসের অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন শুধুমাত্র ইমেল অ্যাড্রেস দিয়ে কয়েন বেস একটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিটকয়েন তারপরে ইথারাম ডগি কয়েনের অথবা অন্যান্য ওয়ালেটগুলোর মাধ্যমে পেমেন্টগুলো নেওয়া যায় আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে এখানে বিটকয়েন যেটি আপনি এই ওয়েবসাইটটি থেকে নেবেন তার মানে গ্যালাক্সি মাইনিং ডট নেট থেকে নেবেন সেটি অবশ্যই এখানে নেওয়ার পরে আপনি বিটকয়েনগুলো বিকাশ অথবা আপনি আপনার রকেটের মধ্যে নিয়ে আসতে পারবেন খুব সহজে সো প্রথমে আপনি কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন গুগলে যাওয়ার পরে এরপর একটি ইন্টারফেস পাবেন এই ধরনের এখানে পোর্টফোলিওতে ক্লিক করবেন পোর্টফোলিওতে ক্লিক করার পরে বিটকয়েনে ক্লিক করবেন বিটকয়েনে ক্লিক করার পরে আমি আবারও দেখিয়ে দিচ্ছি অনেকে যারা নতুন তারা হয়তো বুঝতে পারবেন না প্রথমে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন কয়েন বেসের মধ্যে কয়েন বেস অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পরে আপনি হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ওয়ালেট দেখতে পাবেন সো আপনাকে যে ওয়ালেটটি ইউজ করতে হবে সেটি হচ্ছে বিটকয়েন বিটকয়েনে ক্লিক করার পরে আপনি সরাসরি এ ধরনের ইন্টারফেস পাবেন তার মানে এই ইন্টারফেস আসার পরে আপনি যে কাজটি করবেন সে হচ্ছে ওয়ালেট ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে এখানে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসটি পাবেন এই অ্যাড্রেসটি সরাসরি আপনাকে এখানে প্রোভাইড করতে হবে সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সরাসরি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তার মানে আপনি ক্লাসকি মাইনিং ডট নেটের মধ্যে খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে দ্যাটস ইট এতটুকুই আশা করি কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি বুঝতে পেরেছেন এখানে একটি ইনফরমেশন লেখা রয়েছে একটু আমরা পড়ার চেষ্টা করি you must enter a valid email address otherwise you will not be able to regain access to your account if you forget your password এখানে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনি ইমেলটা আপগ্রেড করে নিতে পারবেন সো এটি ইমেল একটা আপগ্রেড করাটা অত্যন্ত সহজ এখানে ক্লিক হিয়ার ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশানগুলো দিবেন সো আমি এখানে আমার প্রয়োজনীয় ইনফরমেশানগুলো দিচ্ছি এবং প্রয়োজনীয় ইনফরমেশানগুলো দেওয়ার পরে আমি সেটি আপগ্রেড করে নেব দ্যাট সিট অর্থাৎ এই ওয়েবসাইটটিতে কাজ করার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন এরপর সেভে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপগ্রেড হয়ে যাবে দেয়ার সিট এতটুকুই সো এখানে যে রেফারেল লিঙ্কটা শো করছে এই রেফারেল লিঙ্কটা আপনি বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল তারপর ফেসবুক গ্রুপ অথবা বড় বড় বড় যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে প্রোভাইড করে বা শেয়ার করার মাধ্যমে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত কমিশন এখান থেকে শেয়ার করে নিতে পারবেন দেয়ার সিট এতটুকুই সো এবার আমি যে কাজটি করব সেই কাজটি হচ্ছে প্ল্যানিংটা আপনাদেরকে দেখিয়ে দিব প্ল্যানিংটা দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আপনি ফ্রিতে কাজ করবেন সুতরাং সুতরাং আপনাকে ফ্রি প্ল্যানটি নিতে হবে সো ফ্রি প্ল্যানটি নেওয়ার জন্য কিছুই করতে হবে না জাস্ট আমি কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটি দেখিয়ে দিলে আপনি কিন্তু ফ্রি প্ল্যানের ফ্রি প্ল্যানের মধ্যে থাকবেন সো ফ্রি প্ল্যানের মধ্যে আপনি কি কি অপরচুনিটি পাবেন সেগুলো এখানে দেয় রয়েছে এই এত বিটিসি কিন্তু পার ডে পাবেন এরপর টু পার্সেন্ট পর্যন্ত তিরিশ দিন পর্যন্ত পাবেন এরপর এফিলিয়েট বোনাস তো ফিফটিন পার্সেন্ট রয়েছে আশা করি ফ্রি প্ল্যানটি বুঝতে পেরেছেন এরপরে গ্যালাক্সি ওয়ানে এই অপরচুনিটিগুলো রয়েছে গ্যালাক্সি ওয়ান পয়েন্ট টুতে এই অপরচুনিটিগুলো রয়েছে টোটাল তিনটি প্ল্যান আপনি এখান থেকে নিতে পারবেন দ্যাটস ইট এতটুকুই এরপর আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনি অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন এখানে যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সেই অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন আপনি আপনার অ্যাকাউন্টে আপগ্রেড করে নেবেন এটি আমি শুরুতেই দেখালাম এরপর আপনি এখানে এফিলিয়েট প্রোগ্রামিং করে কিন্তু আর্নিং করার পসিবিলিটি রয়েছে সো এই এফিলিয়েট প্রোগ্রামিং করতে চাইলে আপনি এখানে বিস্তারিত যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেই ইনফরমেশনগুলো পরেই তারপর আপনি কাজ শুরু করবেন এটি হচ্ছে পে আউট কীভাবে এখান থেকে পে আউট নিতে দিতে হয় সবগুলো এখানে শো করবে আপনি যদি কোনো পেমেন্ট নেন তাও শো করবে এবং কারা কারা এখানে এখান থেকে পেমেন্ট নিচ্ছে তারিখ ওয়াইজ এখানে শো করছে সময় সহ সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেট এটি হচ্ছে অ্যামাউন্ট এটি হচ্ছে অ্যাড্রেস এটি ট্রানজ্যাকশন আইডি ট্রানজ্যাকশন আইডি আপনি তখন আপনি তখনই পাবেন যখন আপনি এখান থেকে লেনদেন করবেন দ্যাট সিট অর্থাৎ এটি যে ট্রাস্টেড একটি ওয়েবসাইট সেটি আর বলার কোনো অপেক্ষা রাখে না অর্থাৎ খুব সহজে আপনি এখান থেকে মাইনিংগুলো করে নিতে পারবেন আপনি যে এখানে ফ্রি প্ল্যানিংয়ের মধ্যে রয়েছেন সেই ফ্রি প্ল্যানিংয়ের অবস্থাটি জানার জন্য ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনার ওই যে প্ল্যানটি ফ্রি সেটি শো করছে আমি কিন্তু আর্নিং করেছি অ্যাকাউন্ট করার সাথে সাথে এত বিট কয়েন আপনিও আপনি আপনিও কিন্তু এখান থেকে ফ্রি প্ল্যানিংয়ে জয়েন করার পরে আর্নিং করে নিতে পারবেন এবং ডেটটি শো করছে এবং টাইম লেফট হচ্ছে এত সুতরাং এই হচ্ছে ফ্রি প্ল্যানিং আপনি চাইলে প্ল্যানিংটা আপগ্রেড করে নিতে পারবেন আমার প্রথমে ছিল কিন্তু এত বিটকয়েন এটি মাইনিং করার পরে আমার কিন্তু এত হয়েছে সো আমি এটি মাইনিং করার পরে মাইনিং করা মানে হচ্ছে জাস্ট রিফ্রেশ করা এই রিফ্রেশ করার পর আমার কিন্তু আর আরও এক বেড়ে গিয়েছে আমার সিক্সটিন ছিল এখন সেভেন্টিন হয়েছে আমি আবারও রিফ্রেশ দিচ্ছি কীভাবে কাজ করতে হয় সেটি দেখাচ্ছি একটু পর পরে কিন্তু আপনি যখন রিফ্রেশ দিবেন তখন কিন্তু আপনার এখানে বিটকয়েনগুলো কিন্তু আস্তে আস্তে জমা হতে থাকবে সুতরাং একটু ওয়েট করতে হবে আপনাকে এবার আমি দেখাচ্ছি কিভাবে উইড্রো নেবেন উইড্রো নেওয়ার জন্য আপনাকে উইড্রোতে ক্লিক করতে হবে উইড্রোতে ক্লিক করার পরে আপনার এখানে ব্যালেন্সটা শো করবে ব্যালেন্সটা শো করার পর পরে আপনি সেই ব্যালেন্সটুকু এখানে দেবেন মিনিমাম ব্যালেন্স হচ্ছে এত বিটকয়েন অর্থাৎ এত বিটিসি এই বিটিসিটি আপনি যদি এখানে বসান এবং আপনার এই ওয়ালেট অ্যাড্রেসটা দেন তার মানে আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ যেটি আপনি কয়েন বেস থেকে নিয়েছিলেন সেটি যদি আপনি এখানে দেন তাহলে অবশ্যই আপনি কনফার্ম উইড্রলে দিলে সাথে সাথে এই ব্যালেন্সটুকু আপনার বিটকয়েনের মধ্যে জমা হয়ে যাবে দ্যাটস ইট এতটুকুই অর্থাৎ ফ্রি মাইনিংয়ের উপরে যে কয়টি আমি ওয়েবসাইট দিয়েছি এই ওয়েবসাইটটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি ওয়েবসাইট কেননা কোনোরকম দক্ষতা বা কোনোরকম রকম অভিজ্ঞতা ছাড়াই আপনি এখানে কাজ করতে পারবেন কিছুক্ষণ আগেই ছিল আমার সেভেন্টিন এখানে কিন্তু এইটিন হয়ে গিয়েছে এইভাবে আপনি ফ্রি মাইনিং করে করে করে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই এটি আর নতুন করে কিছু বলার নেই সো ফ্রি মাইনিং করে আর্নিং জেনারেট করতে চাইলে আমি আমার চ্যানেলের মধ্যে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আশা করি সেই ভিডিওগুলো দেখার পরে আপনি নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন মোবাইল অথবা কম্পিউটার তবে আপনাকে মনে রাখতে হবে আপনি যদি কাজ করতে চান আপনি একটি ডিভাইসে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করবেন এর চাইয়ে বেশি করলে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেবে একের অধিক অ্যাকাউন্ট করা যাবে না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন I'll catch you guys in my next video সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন